Friends welcome back to my channel merry Christmas তো বন্ধুরা সবাইকে জানাই উইশ করি মেরি ক্রিসমাস এখন আমি রয়েছি টেন টাউনিং স্ট্রিটে আমি একা নই আমি আমার ব্যাস আমি আমার ভাই আর কেউ না আমি আমার ভাই এসছি এবারে ডিসাইড করছি কি নেব না নেব কেননা এখন বা ধর্মতলা আজ কোটার থেকে বেটার তো এখানেই আছে তো দেখা যাক কী অর্ডার দেওয়া যাক না যাক আমার একটু মুরাফ আছে আর কিছুই না সন্দীপ একটু বিজি আছে দুজন আমার সাথে আসতে পারলো না করা যাবে তো যা দেখতে লাগো ব্লগটা so food is here guys এই দেখো এইগুলো lamb chops margarita blue angel and এ আমার ভাই অ্যান্ড দিস আর মাই লুক at this খাওয়া টেস্টি খুবই টেস্টি কিন্তু একটাই মানে মাইনাস পয়েন্ট অ্যাম্বিয়েন্স প্রচণ্ড অন্ধকার মানে আমি যে ফটো তুলছি ফটোগুলো মানে আচ্ছা ব্লারি টাইপের ফটো আছে ইভেন আরও ডার্ক হয়ে গেল চলো ঠিক আছে ডার্ক অ্যাম্বিয়েন্স উইয়ার্ড লাগে আমার কিছুই না ডার্ক অ্যাম্বিয়েন্স এই জন্য কেননা ওই দেখো ওই দেখো পেছনে Christmas tree Asian food. You Christmas Day. That's why. খুবই ভালো আমি টেস্ট করা হয়ে গেছে ওই জন্য আমি আর সেকেন্ড টাইম করলাম না খুব ভালো বাই দেবো এটা কিন্তু ককটেল ওকে তো আমাদের খাওয়া অলমোস্ট ডান আমি কিছু ফটোজ নেবো ফটোজ নেবো দেন আবার ক্যাব বুক করে দেন বাড়ি সো আজকে দিনটা খুব ভালোই কাটলো আমার আর ভাইকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সটা অনেক অন্ধকার করে দিয়েছে এখানে ফটো কী বলবো আইফোনেও ফটো তুলছিলাম কিন্তু ফটো প্রচণ্ড মানে ডার্কিশ আসছিল না আইফোনে তুললেও আসছিল না সেরকমভাবে লাস্ট অ্যান্ড ফাইনাল ড্রিঙ্ক হচ্ছে এইটা এই দেখো কিরাম বললি স্যান্ড্রিয়া সো খাচ্ছি অলমোস্ট আমার খাবার শেষ হয়ে এসছে এই দেখো ও অলমোস্ট শেষ দেখো সো গাইস প্রচণ্ড মস্তি হলো আজকে বলার মতো না এইটা থেকে শুরু করে জ্যাক ড্যানিয়েলস থেকে শুরু করে ইভেন শর্ট করোনা বিয়ার আর অনেক কিছু ফুল মাতাল ফুল মাথা আজকে হয়ে গেছে বলার মতো না ফুল ঘাটা গেছে ওই দেখো আমি কোনোদিনও লাইফে জ্যাক ড্যানিয়েল ট্রাই করিনি কোনোদিনও জ্যাক ড্যানিয়েল ট্রাই করিনি এত নাইস খেতে আমি জানতাম আমার মনে হয়েছিল ভাইকে বলি আর একটা দিতে তা কোথায় গেলি না না খাবার too much too much nice lamb চপটা আমি আগে যদি মানে যদি ভাবতাম যে আমি কেন নিলাম না ল্যাম্প চপ ওটা বেস্ট ছিল বস আর এই আমারটা কি দিয়েছিলিস তুই Saint Petersburg chicken Saint Petersburg chicken whatever যাই হোক বাট টেস্টি ছিল বাট বেস্ট ছিল lamb chop oh my God না আজকে টোয়েন্টি ফিফথ আমার টেন ডাউনই বেস্ট বেস্ট বেস্ট গেছে কোথায় গেলি দাঁড়া না ও ভুলেই গেছে এখন মায়ের জন্য চানা ভাটোরা কিনতে হবে চানা ভাটোরা কিনে দেন আমাদের কাছে যাবো এই দেখো গাইস পুরো নাইস রাইট ও এই দেখো ক্রিসমাস ট্রি ওভার দেয় আমার আজ খুব ভালো লেগেছে এইরকম ফুল আউটলুক বাড়ি যাবো কিন্তু না চলে এসছি আমাদের মাঝরাতে খিদে পেয়ে রাইট খুবই ভালো করেছে মানে ভালো মানে সত্যি খুব ভালো করেছে আমার ভালো এখান থেকে খাবার দাবার এই কি বলছে এখানে আমরা খাবার দাবার প্যাক করছি খাবার প্যাক করে বাড়ি রাত্রিরে খাবো দেন একদম